ভাই বলেন ভাই আরে ভাই ল্যাগ দিচ্ছে ভাই রে ভাই মাথা দেখা যাচ্ছে ভাই দেখ গুলালে ভিতরে পারেন গুলালে ভিতরে পারেন মাথা দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে ম্যান ওরে কত লাগে এ ভাই এ ভাই এ ভাই ভাই ভাই ভাই ভাই একটা মেডিকেট দাও ভাই মেডিকেট দাও ভাই মেডিকেট ভাই Still on মেডিকেট cooldown. Still on cooldown. একটা মেডিকেট দাও রে ভাই Still on cooldown. Still on cooldown. Still on cooldown. ভাই গাড়িটা নেন গাড়িটা নেন ভাই গাড়িটা নেন দাঁড়ান দাঁড়ান কোন দিকে যাচ্ছেন রে ভাই ভাই ভাই দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া দাঁড়াও don't have